পেন্টিং করে দেখাবো আর তোমরা প্লিজ পেন্টিংটা দেখো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করে দেবে আর পেন্টিংটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমি এখন পেন্টিংটা শুরু করি তোমরা দেখো ওকে তো গাইস এটা হচ্ছে মেহেন্দি এটা আমরা হাতে পড়ি এটা আমরা পায়ে পড়ি আর আজকে আমি এটা দিয়ে পেন্টিং করে দেখাবো তো চলো পেন্টিং করে দেখাই